থেকে ইংরেজি রোল আজকে আমরা শিখব ফিফটি মোস্ট কমন কোশ্চেন্স মানে পঞ্চাশটি প্রশ্ন যা আপনার প্রতিদিন কাজে লাগবে এটা বেসিক ইংলিশ ফর বিগিনার্স এগুলি খুবই সহজ এবং ইংরেজিতে কথা বলতে গেলে এগুলি না জানলে আপনি ইংরেজি বলতেই পারবেন না বাছাই করা পঞ্চাশটি প্রশ্ন যা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে তৈরি আমি আগেও ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে অনেকগুলি ভিডিও দিয়েছি এবং সেখানে কোথায় কিভাবে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করবেন ডিটেলসে আলোচনা করা আছে অবশ্যই একবার দেখে নেবেন তাহলে ডব্লিউএইচ ওয়ার নিয়ে আপনার জীবনে কোনোদিন কোনো সমস্যা হবে না এখন চলুন শেখা যাক অত্যন্ত জরুরি পঞ্চাশটি প্রশ্ন হু হু মানে কে কে বাতিল করল হু ক্যান্সেল হু ক্যান্সেল অনুপস্থিত কে who is absent who is absent কে ভেঙেছে who broke this who broke this সে কে who is he who is he এর পরে কে who is next who is next কে আপেল চুরি করেছে who stole the apple who stole the apple where where মানে কোথায় তুমি কোথায় হোয়ার আর ইউ হোয়ার আর ইউ আমার বইটি কোথায় হোয়ার ইজ মাই বুক হোয়ার ইজ মাই বুক আপনি কোথায় বাস করেন হোয়ার ডু ইউ লিভ Where do you live তুমি কোথা থেকে এসেছো where are you from where are you from তোমার ঘরটি কোথায় where is your room where is your room তুমি কোথায় যাচ্ছ where are you going where are you going when when মানে কখন আপনি এটি কখন কিনেছেন When did you buy it? When did you buy it? তুমি কখন যাবে When will you leave? When will you leave? তোমার জন্মদিন কবে When is your birthday when is your birthday তুমি কখন পড়াশোনা করো when do you study when do you study কখন স্কুল শেষ হয় when is school over when is school over এটা কখন শেষ হয়েছিল when was it finished when was it finished why why মানে কেন আমি কেন হোয়াই মি হোয়াই মি কেন নয় হোয়াই নট হোয়াই নট আমি কি জিজ্ঞেস করতে পারি কেন may I ask why may I ask why কেন জিজ্ঞাসা করছো Why do you ask? Why do you ask? তুমি কি জানো কেন? Do you know why? Do you know why? কেন এটা খালি? Why is it empty? Why is it empty? মিথ্যা বলছো কেন? Why do you lie? Why do you lie? তুমি কাঁদো কেন why do you cry why do you cry how how মানে কিভাবে আমার কিভাবে জানা উচিত how should I know how should I know আগামীকাল কেমন হবে how about tomorrow how about tomorrow এই পোশাকটির দাম কত how much is this dress how much is this dress what what মানে কি তুমি কি বললে what did you say what did you say তোমার নাম কি what's your name what's your name কি ব্যাপার What's the matter? What's the matter? Which? Which মানে কোনটি কোনটি আমার Which is mine? Which is mine? কোনটা ভালো Which is better? Which is better? আপনি কোনটি চান Which do you want? Which do you want? আমাদের গাড়ি কোনটি Which is our car? Which is our car? কোনটি আমাদের Which one is ours? Which one is ours? Whose? Whose মানে কার এটা কার Whose is this? Whose is this? এটা কার গাড়ি Whose car is this? Whose car is this? এটা কার pencil Whose pencil is this? Whose pencil is this? What time? এখন কয়টা বাজে What time is it? What time is it? রাতের খাবারের সময় কি What is dinner time? What is dinner time? তুমি কখন বাড়ি যাবে What time do you go home? What time do you go home? What kind? তুমি কোন ধরনের খাবার খেয়েছো What kind of meal did you eat? What kind of meal did you eat? How many? তোমার কতগুলি পেন্সিল আছে How many pencil do you have? How many pencil do you have? আপনার কয়টি সন্তান How many children do you have? How many children do you have? ক্যামেরাটির দাম কত how much is this camera how much is this camera how far মানে কত দূর এখান থেকে কত দূরে how far is it from here how far is it from here এখান থেকে বিমানবন্দর কত দূরে how far is it to the airport How hard is it to die in a airport? How old? Tomar Babar বয়স কত? How old is your father? How old is your father? How long? এতে কতক্ষণ সময় লাগবে? How long will it take? How long will it take? এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন